জি আমার নাম হচ্ছে খাজি মুফাজ্জুল হোসেন আর আমার ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আমি দীর্ঘ দেড় বছর যাবৎ হিপ জয়েন্টের বিয়ের নিয়ে ভুগতেছি ব্যথাটা হয়তো দু এক বছর আগে আমার যখন হালকা হালকা শুরু হয়েছে তখন আমি পাশে একজন ডাক্তারের পরামর্শ নিলাম তখন সে আমাকে ডাকার কথা বললো যে ঢাকা একটা ভালো ডাক্তার দেখাও তখন আমি এমআরআই করলাম সিটি স্ক্যান করলাম সিটি স্ক্যান করার পরে ধরা পড়লো তিনি টেন টোয়েন্টি আমার সমস্যা আছে তারপরে এখান থেকে ওষুধ নিয়ে ঠিকমতো ওষুধ খাইতেছি ব্যবহার করতেছি কিন্তু এর কোনো প্রতিফল পাচ্ছি না তারপরে অনেক চিন্তা ভাবনা কইরা কি করা যায় তারপর আমার এক বড় ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম যে ডিপিআরসি একটা হসপিটাল আছে এখানে নাকি তার ফিজিওথেরাপি এবং এক্সারসাইজের মধ্যে এটা নির্মূল করা যায় এই সুবাদে আমি এই ফিজিও জিপিও ইয়া ডিপিআরসিতে আসা জি আমার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর আর আমি একটা ব্যবসা নিয়ে আছি প্রথম প্রথম আমি যখন দোকানে অনেকক্ষণ বসে আছি হঠাৎ করে যখন দাঁড়াইলাম তখন একটা ব্যথা অনুভব হয় ব্যথা অনুভব হওয়ার পরে বুঝতে পারলাম যে মানে অনেকক্ষণ বসার পরে মনে এরকম হয়েছে প্রায় এরকমভাবে দু একদিন চলে থাকা চলতেছে আস্তে আস্তে বাড়তে থাকতেছে তখন বন্ধু বান্ধবী নিয়ে যখন হাঁটতে যাই তখন মনে আগে আগের মতো আর হাঁটার ফিলিংসটা পাই না একটু স্পিড কমে গেছে এবং দিন দিন এটা ক্রমশই বাড়তে থাকতেছে তখন আমি অনেক ফেল করতেছি যে কি হলো সবাই সুস্থভাবে হাঁটতে পারে কিন্তু আমি হাঁটতে পারি না একটা মনের মধ্যে একটা অনেক কষ্ট বিরাজ করল তারপরে আমি এইভাবে চলতেছে অনেক সময় ঘুম থেকে ওঠার পরে ব্যথা অনুভব করি তারপরে হাঁটাচলা করতে গেলে একটু খাত হয়ে হাঁটতে হয় এরকমভাবে চলতেছে এর মধ্যে আমি অনেকজন ডক্টরকে দেখাইছি প্লাস সবগুলাই টেস্ট করাইছি সিটি স্ক্যান করছি এমআরআই করছি যা যা করার সম্পূর্ণ করছি সব জায়গাতে আমি ব্যর্থ হ্যাঁ আমাকে অপারেশনের কথা বলছিল যে এটাও বলছিল যে অপারেশন এখন করতে হবে না আপনি যতটুকু পারেন নিজের পায়ে চলতে থাকেন এটা পরবর্তীতে দেখা যাবে তো এরকমভাবেই চলতেছে কিন্তু আমি আস্তে আস্তে ক্রমশই আমি দুর্বল হয়ে পড়তেছি ডিপিআরসি হসপিটালে যখন প্রথম আসলাম তখন স্যার বললো যে আমাকে দেখে বলবো যে ঠিক আছে ওগুলা টেনশন করার দরকার নাই চলে যাবে ভর্তি হয়ে যাও তখন দশ দিন একটা মানে, দিন ধার্য করে দিল তখন আমি ভর্তি হয়ে গেল যখন ভর্তি হওয়ার তিন দিন হইলো তখনই বুঝতে পারলাম যে আমার এটা একটু ইম্প্রুভ হচ্ছে হ্যাঁ তখন আমার কাছে একটু ভালো লাগতেছে একটু আশা ফিরে পাইতেছি তখন আমি আমার যে এই জয়েন্টগুলো এই জয়েন্টগুলোতে আপনার আগে মুভিং করতে পারতাম না যখন আমার এক বক্ষের ভাই আছে উনি যখন আমার থেরাপি ট্রিটমেন্ট করতেছে তখন আস্তে আস্তে ওই মুভমেন্ট ঠিকমতো আনার পর আমি অনেকটা সুস্থতার দিকে এগোচ্ছি আজকে আমার নবমতম দিন সেই আজকে প্রথম দিন থেকে যদি আজকে নবম দিনের কথা বলি তাহলে আমি অনেকটা ইম্প্রুভ হয়েছি হ্যাঁ এখন এখানে খুবই ভালো আমি এখানে এসে নিজেকে একটা পরিপূর্ণ জীবন আবার ফিরে পাওয়ার একটা আশ্বাস পেয়েছি যখন আমি বাজার থেকে আসতাম দোকান থেকে আসতাম অনেক সময় দেখা গেছে কোনো বন্ধুর সাহায্যে তার কাঁধে হাত দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতাম এবং লাইফে আমার চলাটাই বন্ধ হয়ে গেছিল যে আমি কি আগামীতে আর এরকমভাবে হাঁটতে পারবো বা চলতে পারবো কি না আমি এটা নিয়ে আর খুব সংকোচ সংকোচের মধ্যে ছিলাম এখন তো আল্লাহর মতে আমি অনেকটাই ইমপ্রুভ আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা সুস্থ আর স্যার আমাকে কথা দিয়ে গেলেন যে তুমি অবশ্যই সুস্থ হইবা এবং এ নিয়ে তোমার কোনো টেনশন করার দরকার নাই আর এই সুবাদে আমি এখন অনেকটাই সুস্থ এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর এবং নার্স এবং ডক্টর সবাই খুব গুরুত্বপূর্ণ সাথে কাজ করে এবং টাইম টু টাইম তারা দেখাশোনা করে এবং খুবই ভালো ব্যবস্থা খাবার দাবার খুবই সুস্বাস্থ্যকর অনেক উন্নত মানের আর এখানে সবসময় কন্টিনিউ ডাক্তার দেখাশোনা করে আর থেরাপিস্ট ডাক্তার যারা আছে কন্টিনিউ তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছে এখানে পরিবেশটা আসলেই অনেক সুন্দর